শরীর শুধু হবে না ঠিক না ও মায়ের আঁকে তার চা পাপস পানাই লুরিনের শোধ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো লাইলা অল্প একটু দেন গরম পানি হলো কোনো সমস্যা নেই محبة لا إله জমিনে আল্লাহ আকাশে আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা মোহাম্মদ বলুন ভাই লা ইলাহা لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এর জন্য আমি অনুরোধ করে যাই আল্লাহর অর্ডার ওয়া কাদার রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর অর্ডার হলো আল্লাহর ইবাদত করার পরে পিতা মাতার খেদমত করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আজকে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা মা আর মা বাবা হয়ে যায় বোলা আর বুড়ি ঠিক কিনা না আপনার এলাকায় ভালো পীর বাবা পীর বাবাকে খাওয়ায় বাবা খাও ঠিক না খাওয়াইয়া কিরে দদি দুগ্ধ পীর বাবাকে করছো মুগ্ধ খাওয়াইয়া কিরে দদি দুগ্ধ হুজুর বাবাই করছো সমুগ্ধ জ্যান্ত বাপ তোর অনাহারে রয় ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে মা বাবার বেদনায় ঠিক না বেঠি ও মায়ের কথা নারি ছিলে তুমি এই দুনিয়াতে একদিন কি হিসাব করে ও দেখেছ ছেলে এই মাকে যারা দাও না খেতে এই মাকে যারা দাও না খেতে মায়ের ভক্তি করো না শুনে লাভ হবে না ও যারা মাকে ভালোবাসো না বাবাকে ভালোবাসো না গাতারায় আমার গান শোনো না আস্তে করে বলা যাবে কি মার হাবা চা খাবেন চা খাবেন না উনি কয় হুজুরেরই হচ্ছে না আমি যদি আপনাদের দিই পারবো আপনারা ডেকে নিয়ে এসে আমাদেরকে দিচ্ছেন বলেই খাচ্ছি তবে আপনারা চাইলে আমরা দেব আমি আশা করি আপনারা চাবেন না এই বিপদ আমাকে ফেলবেন না ভাই আজকে পীর বাবাকে খাওয়ায় বাবা খাও আজকে বাপ হয়ে গেছে বুড়ো মা হয়ে গেছে বুড়ি আর পৃথিবীতে আপনাকে সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু যে বাবা ঠিক না ঠিক ওর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা জোরে ঠিক না আল্লাহ নবীজি বলেন এই দুনিয়ার মানুষেরা আমার প্রথম নাম্বার কষ্ট হলো সন্তান বিদায় হয়ে যাওয়া সন্তান যদি বিদায় হয়ে যায় কষ্ট হবে স্বাভাবিক ব্যাপার এই জন্য প্রথম আমি রেখে দিলাম পিতা মাতা যাদের বেঁচে আছে দোয়া করুন যদি দোয়া পেতে চান দোয়া করুন আর যদি নাস্তিকবাদীদের মতো চান পিতা মাতাকে কষ্ট দেন আপনার জন্য জাহান্নাম অবধারিত পিতা মাতা আপনাকে পিতা মাতাকে যদি আপনি ভালোবাসেন আপনি ভালোবাসা পাবেন এক সন্তান গেছে বাবার সাথে বাজারে কোথায় শুনতেছেন তো আপনারা কোথায় গেছে বাজারে গেছে যাওয়ার পর দেখতেছে বাবা একটা ঝুড়ি কিনেছে ঝুড়ি ঝুড়ি বোঝেন ঝুড়ি বোঝেন না ঝুড়ি ঝুড়ি কিনতে গেছে তো আব্বাকে জিজ্ঞেস করছে আব্বা আপনি ঝুড়ি কিনছেন কেন বলছে দেখছো না তোমার দাদার কি অবস্থা বাড়িতে তার গা পচে শেষ হয়ে গেছে তাকে ফেলে দেওয়ার জন্য ঝুড়ি কিনেছে ছোট বাচ্চা সে তো আর বোঝে না তো বলছে আব্বা ঠিক আছে আপনি ঝুড়ি কিনেছেন দাদুকে ফেলার জন্য কোনো সমস্যা নাই আপনি দাদুকে ফেলেন ফেলেন কিন্তু ঝুড়ি ফেলেন না বলছে কেন বলছে আপনি যেমন আপনার বাপকে ফেলছেন ঝুড়ি কিনে আমি হলাম ডিজিটাল ছেলে আমি আপনাকে ফেলার সময় ঝুড়ি কিনবো না এই ঝুড়িতেই সেরে দেব ঠিক কিনা কার বিচার কে করে যার বিচার সেই করে মুসলমান ভাই আমার আল্লাহ নবীজির সর্বপ্রথম কষ্ট হলো আপন সন্তানগুলো বিদায় হয়ে যাওয়া এক দ্বিতীয় নম্বর হলো নবীজি বলেন দ্বিতীয় নম্বর কষ্ট হলো আমার আপন চাচাদের হয়ে প্রতিপন্ন অপমান অবস্থ আমার জানার দরকার ছিল বোঝার দরকার ছিল আমার বড় সাথ ছিল আমার জানার দরকার ছিল আমার আপন চাচারা আমাকে এসে সান্ত্বনা দেবে না আমি মনে করলাম আমার সন্তানগুলো বিদায় হয়ে গেল আমার আপন চাচারা এসে আমাকে সান্ত্বনা দেবে কিন্তু না আমার চাচারা আমাকে সান্ত্বনা দেওয়ার কথা তো দূরের কথা আমাকে আরো কাটা গায়ে নুনের সিটা যেইভাবে দেয় মনে হচ্ছে যেন সেইভাবে আমার সিটাচ্ছে আসলে ব্যাপারটি কি ঘটনা ঘটলো আল্লাহ নবীজি বলেন আমি মনে করলাম আমার আপন চাচারা আমাকে সে সান্ত্বনা দেবে মহাম্মা বাবা কেদো না তুমি কাঁদছো কেন সন্তান দেওয়ার মালিক তো দুনিয়ার কেউ না আমাকে সে বলে মোহাম্মদ মোহাম্মদ তোর তোর লেজ কেটে গেল রে বাবা নজিবিল্লা বলেন তোর তোর লেজ কেটে গেছে তোর বংশ নির্বংশ হয়ে গেছে তোর সন্তান গুলো বিদায় হয়ে গেল এখন তো তার তোর পক্ষে লোক থাকার কথা না এখন তোর পক্ষে আর কেউ নাই তোর সন্তান গুলো বিদায় হয়ে গেল একটাই কারণে আমাদের আমাদের রবকে আমাদের যে কি বলে আমাদের মূর্তিদেরকে তুমি গালি দাও তাদের বদয়া লাগছে তোর প্রতি নাউজুবিল্লা আল্লাহ নবীকে বলে আমার খোদাকে তুমি গালি দাও আমার খোদাকে গালি দেওয়ার কারণে অভিশাপ তোমার কাছে এসেছে তোমার সন্তানগুলো বিদায় হয়ে গেল এখন তোমার পক্ষে লাঠি ধরার আর কেউ নাই তুমি বংশ নির্বংশ ও মোহাম্মদ রেডি হও মোহাম্মদ এবার তোমাকে শেষ করবো তোমার ইসলাম শেষ করবো তোমার কোরআনকে শেষ করে দেব তোমার পক্ষে আর কেউ নাই আমার বলুন তো ভাইরা এই কোরআনের মালিক কি বিশ্ব নবী নাকি আমার আল্লাহ কোরআনকে সৃষ্টি করেছেন আসতে বলা যাবে না কোরআনকে সৃষ্টি করেছেন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আসলে কি কোরআনে সে কথা আসলে না নাহানু নাসালনা যিকরা ওয়া ইন্না সৃষ্টি করেছেন নাজিল করেছেন প্রেরণ করেছেন আমার আল্লাহ এবং একে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ একটু জোরে বলা যাবে দুই হাজার এগারো সাল ভারতের ট্রাইব্যুনালে কোরআনকে ব্যান করে দেওয়ার একটা সিস্টেম তারা তৈরি করলো তারা বলল যে আমাদের এদেশে কোরআন রাখবো না দুই সালে বাংলাদেশের একটি টেলিভিশনে দিগন্ত টেলিভিশনে বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী হিন্দু শিল্পী গানের শিল্পী না হচ্ছেন কুমার বিশ্বাস তিনি প্রোগ্রাম করছিলেন ওনার কাছে একজন মুসলমান ফোন দিয়েছে দাদা আগামীকাল ঈদের দিনে কোরআনকে ব্যান করে দেওয়ার প্রতিযোগিতা তারা করছে আপনার মন্তব্যটা জানতে চায় যদিও আপনি অমুসলিম তো তিনি আধা ঘন্টা অথবা এক ঘন্টার একটা বিরতি পেয়েছিলেন এই বিরতিতে একটা গান লেখে গোটা পৃথিবীর মানুষকে জাগিয়ে দিয়েছিল জানিয়ে দিয়েছিল যে একটি কোরআন কেন তাম পৃথিবীর সব কোরআনের বই পুড়িয়ে দিলেও কোরআন শেষ করতে পারবে না আগামীকালকে বলবেন সুবাহান আল্লাহ আপনারা বুঝতে পারেননি মনে হয় একজন হিন্দু মানুষ তিনি বলতেছেন একটা কোরআন কেন গোটা বাংলাদেশে সব কিতাব পড়িয়ে দিলেও কোন ধর্মের কোন বই থাকবে কি থাকবে না জানি না কিন্তু আল্লাহর কোরআনের কিছুই হবে না সেই গানটা শোনার ইচ্ছা আপনাদের আছে কি নাই না আমি বলবো না প্রধান বক্তা এসে বলবে ইনশাআল্লাহ বলবো কষ্ট হবে না তো যদি আগুন লাগে ভাই অল্প যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন মার হবার খুব একটা জোর ভালো না যদি রাগ থাকে এতক্ষণ তো থাকার কথা ছিল না ভাই একজন হিন্দু শিল্পী গান গায় কোরআন নিয়ে আর আমার বাংলাদেশের ছেলেরা থার্টি ফার্স্ট নাইট পালন করে হিন্দি গান দিয়ে এরা ষোলোই ডিসেম্বরে গান গায় হিন্দি গান বিজয় দিবস হয়েছে বাংলা ভাষা নিয়ে ওরা গান গায় কি গান সালাকে দিকলা যা জোরেকার নাউজ বিজয় হয়েছে তো বিজয়ের গান আছে না নাই আসুন সেদিকেই যাচ্ছে ইনশাল্লাহ একজন হিন্দি শিল্পী গান গাচ্ছে যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় যায় যায় ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র মারহাবা বলেন মারহাবা হিন্দু শিল্পী গান গায় আর আমাদের বাংলাদেশের শিল্পীরা কি গায় জানেন বলবে একটু আক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ এরা বলে আবার মুসলমান দাবি করে আরে এই সারা তো হিন্দুই ভালো রে কতক্ষণ ঠিক কিনা আমার এলাকায় এক ছেলে খেজুর গাছ কাটে আর গান গায় আমি রস খাওয়ার জন্য ওর কাছে গেলাম যে বাইরে শীতের সময় তো রস খাওয়া হইলো না একটু রস দে বলছে হুজুর রস যখন নিশ্চিত একটা গান শোনেন বয়স আমার বেশি না যেরকম লোক সেরকম গান দুঃখ থব দেয় ভাইরা গান গেতে ইচ্ছা করে কি করে না বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল করা পাইকে গেছে বাতাস আমি বললাম না কথা মিথ্যা বয়স কিন্তু না ওরে টুকটুকির মা চুল করা পাইকে গেছে তোর কবরের ডাক ঠিক না গান যদি গেতে হয় কার জন্য গেতে হবে হে যুবক কিচার থার্টি বাস লাইফ তুমি পালন করো মুসলমান তো কখনো এটা পালন করতে পারে না তোমার এই দিনটা এই শেষ বছরটা কেটে যা তুমি এশার নামাজ দিয়ে কাটিয়ে দাও এবং এই বছরটা শুরু করো তুমি ফজরের নামাজ দিয়ে গান যদি গেতে হয় আল্লাহর জন্য গাওয়া কিসের ঝালাক দেখে লাজা ঠিক কিনা চাচারা আমার পথে রাগ করবেন না এখনকার যুবকরা কিন্তু এরকম কিছু কমেডি গান শুরু করেছে তোমাকে তোমার ওই গান দিয়ে করলাম না গান যদি গেতে হয় আল্লাহর জন্য গাও গান যদি গেতে হয় জন্য গাও দেশের জন্য যদি প্রয়োজন হও গাও তাতে কোনো সমস্যা নাই কিন্তু বন্ধুর জন্য গান গিয়ে কোনো লাভ নাই গান গাছে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে না ফেলে মরবো দে তুই মর ঠিক কিনা বলছে আমি তো প্রেম করে শান্তি পেলাম না প্রীতি করে শান্তি পেলাম না বলছে কেন কয় কালা কালা বসেননি মনে হয় কালার সাথে পীড়িত কয়রা সুখ পাইলাম না ও জীবনে পাবে ভালো যদি বাঁচতে হয় আমার আল্লাহকে বাসো আমার নবীকে বাসো আমার মাকে ভালোবাসো আমার আল্লাহ খুশি হয়ে যাবে ও রে বনের মালিক তুমি ছাড়া জীবন চলে না তুমি আমার সকল সাধনার জীবনের মালি তুমি ছাড়া জীবন চলে না মারহাবা বলেন এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য না গাদিস বলতে পারি না রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না কষ্ট হচ্ছে ভাই প্রধান বক্তা আধা ঘন্টার মধ্যে চলে আসবে আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার ভাইয়েরা যদি গান গেতে ইচ্ছা করে আল্লাহর জন্য গান চাচারা বলতে পারবেন আগে কারো গান ছিল আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো ওই যে দেখছেন আমি তাল দিয়েছি শুধুমাত্র কারণ কারণ তারা জানে এই গানগুলো আগে ছিল ডিজিটাল না থাকলেও শান্তি ছিল যত ডিজিটাল ডিজিটাল বাদ দিলে বাকিরা যা হয় তাই আল্লাহ নবীজির কষ্ট হলো আপন মানুষদেরকে আপন মানুষের কাছে বলল আমার আল্লাহর যে এটা দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করে নাই কে সৃষ্টি করেছেন সে আল্লাহ এখনো দুনিয়াতে আছে না নাই এই কোরআনের পথে যারা চলে মনে রাখেন মেসেজ শুনে যান এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে দুনিয়ার কোন স্বৈরাচার মানুষগুলো যদি মনে করেন এই কোরআনের বাতিকে নিপিয়া দেওয়ার চেষ্টা করবে আমি বলবো লক্ষ্য পাওয়ার চেষ্টা করলো পারবি না কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন বাতিটা কিসের জলে কেরোসিন ডিজেল না যে বিদ্যুতে ফু দিয়ে নেবানো সম্ভব যদি সম্ভব হয় ফু দেন আচ্ছা, আপনি যদি ফু দেন এটা হবে আপনার বোকামি ঠিক কিনা আবু জেহেল বলতেছে তোর কোরআনকে শেষ করে দেবো এটাও হলো আবু আহাবের বোকামি এই কোরআনকে যদি কেউ নিভিয়ে দিতে চায় ইসলামের বাতি যারা আমি বাতে যাবে কেমন পর্যন্ত চেষ্টা করলেও কাফের বাচ্চারা কোরআনের বাতিকে ফু দিয়ে কখনো নেবাতে পারবে না কারণ হলো এর সুইচ হচ্ছে তাহলে নিভাবে কিভাবে কিভাবে নিভাবে কথা কন কথা কন না কেন নিবানো সম্ভব যদি নিবাদে যায় তারা নিবে যাবে ঠিক কিনা আমার আল্লাহ বলে দিয়েছে আমার কোরআনকে যারা আমার নবীকে যারা যারা অসম্মানিত করতে যায় তারা অবশ্যই কিন্তু নিভিয়ে দিতে পারে আমি আল্লাহ আমার নবীকে হে আমার নবীকে তুমি বলেছো ধ্বংস হয়ে যাও তোমার নামে পরবর্তী সুরা আমি নাযিল করতেছি তাব্বাতিয়াদা আবি লাহাবি তুমি তৈরি হয়ে যাও তোমাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহর খুব বেশি প্রয়োজন না আমি শুধু বলবো হও আর আবু জেহেল তোমার গোষ্ঠী সহ তুমি শেষ হয়ে যাবা মেসেজটা শুনে নেন এ কোরআনকে যারা ধ্বংস করতে চায় তারা ধ্বংস হবে তার চোদ্দ গোষ্ঠী ধ্বংস হবে আর কোরআন ধ্বংস হবে না বিশ্বাস আছে আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি কষ্ট হচ্ছে ভাই রাগ করছেন না তো প্রধান বক্তা দরকার আছে তো অবশ্যই একটু পরে আসবে আপনারা রাগ করছেন না তো ভাই তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবাহ আল্লাহ অনেক জায়গা আছে মেহরবানি করে বলছে এইদিকে চলে আসুন মোহাব্বত লা লা ইলাহা لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে যারা লাঞ্ছিত করতে চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান কি রাখবে কখনো নয় রসুলকে ভালোবাসতে হবে অন্তর থেকে দিল দিয়ে ভালোবাসতে হবে শুধু মুখে নয় শুধু ভালোবাসা নয় আনুগত্য করতে হবে লক্ষ্য করুন আল্লাহ নবীজি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কষ্ট পেলেন আমার আপন চাচার আমাকে অপমান অবদস্ত করল কেন করল নবীজির চরিত্র খারাপ নজবিল্লা নবীর চরিত্র এমন গোটা পৃথিবীতে নবীর ভুল ধরার মতো পৃথিবীর কারোর পক্ষে সম্ভব নয় নবীর চরিত্র হলো গোটা করুণটাই হলো আল্লাহ নবীর চরিত্র জনগণ আল্লাহ নবীজির বয়স যখন আট বছর দুই মাস কত বছর নবীজিকে আপন চাচা লালিত পালিত করছেন নাম হলো আবু তালে শুধু কষ্ট দেওয়া নয় নবীজির প্রতি চাচাদের ভালোবাসা কম ছিল না লক্ষ্য করুন নবীজির চোখে ব্যথা হলো আল্লাহ নবীকে লালিত পালিত করছেন কে আপন চাচা আবু তালেব কেন কষ্ট দিচ্ছে দেখুন কষ্টটা কোথা আল্লাহ নবীজি কষ্টের পর কষ্ট নবীজির জীবনটাই কষ্ট ছোট্টবেলা থেকে বাবা নাই এতিমের কষ্ট কেউ বোঝে না এতিমরা ছাড়া কেউ বোঝে না আলামিয়া জিদিকে এতিমান নবী হে আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছি তুমি মার খেয়েই যাবে ব্যাপারটা এমন নয় আমি আল্লাহ একজন আছি ঠিক কিনা লক্ষ্য করুন নবীজি কি কষ্ট দিচ্ছেন আপন চাচায় সুতরাং সে নবীকে ভালোবাসতে হবে আনুগত্য করতে হবে শুধু ভালোবাসা থাকলে হবে না লক্ষ্য করুন আট বছর দুই মাস যখন বয়স নবীজির চোখে ব্যথা হল দুই চোখ ব্যথায় তাকাতে পারছে না আপন চাচাকে বলছে চাচা যান আমার চোখে ব্যথা করছে আবু তাহলে বিশ্ব নবীকে ভালোবাসেন নিজের সন্তানের চাইতে বেশি সুবান কারণ আবু তালেব জানে আমার ভাইয়ের ছেলে আর বিশ্বনবীর চেহারাটা এত পরিমাণ সুন্দর ছিল যে দেখত সেই করে নিত সোমান আল্লাহ আগামীকালকে বলেন আপনারা যে রেগে রেগে সোমান আল্লাহ বলেন বা বলেন না এটা আমার জানা ছিল না প্রথমবার এসছে তো রাসুল করিম সাল্লাম বলেন চাচা আমার জন্য একটু ডাক্তারের ব্যবস্থা করেন এলাকায় কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না খোঁজখবর লাগাই দিল আবু তালেব এই ডাক্তার দেখো ডাক্তার দেখো আমার ভাতিজার জন্য ডাক্তার প্রয়োজন আমার মোহাম্মদের জন্য ডাক্তারের প্রয়োজন তোমার ডাক্তার দেখো এদিক ওদিক খোঁজ লাগিয়ে দিল কোথাও ডাক্তার পেল না হঠাৎ করে সন্ধ্যার সময় একটা লোক এসে বলতেছে ডাক্তারের সন্ধান পাওয়া গেছে সুবান কোথায় আশি কিলোমিটার দূর বাইবেলের একজন পণ্ডিত ডাক্তার কোনো যানবাহন নাই হেঁটে হেঁটে যেতে হবে আবু তালেব বলতেছে তো অসম্ভব যাব কিভাবে কোন নবীর সাথে কোন নবীর সাথে তারা আমি আদমি করেছিল লক্ষ্য করে দেখো যে নবীর সাথে আপন চাচারা বিয়াদবি করলো ওই আপন চাচারাও জানত বিশ্ব নবীজি হচ্ছে রহমতের নবী আহা নবীজির রহমত আসারা নাই কম না বেশি আল্লাহ বলে দিয়েছেন মামা আল্লাহ আমি তো ঠিক মতো তাকাতেই পারি না মেহরবানি করে ডাক্তারের কাছে আপনি নিয়ে চলুন আমার চোখের বাধা আরো প্রচন্ড বেড়ে যায় শুনতেছেন আপনারা অ্যাটেনশন প্লিজ এদিকে তাকান তাকিয়ে তাকে ওয়াজ শুনুন আমার ভাইয়েরা আল্লাহ নবীজি বলতেছেন চাচা এই ডাক্তারের কাছে আমাকে নিয়ে চলো আল্লাহর নবীজিকে চাচা জবাব দিল বাবা রে আশি কিলোমিটার দূরে যেতে হবে সেখানে কেমন করে যাব একটু অপেক্ষা করো অন্য কোনো ডাক্তার পাওয়া যায় কিনা দেখি সকাল হয়ে গেল চোখের কোনো ডাক্তার পাওয়া গেল না নবীজি আবার টুকরিয়ে টুকরিয়ে কাঁদে বলে চাচা আমি আমার চোখের মধ্যে সহ্য করতে পারছি না আবু তালেব বলল মোহাম্মদ রে বাবা তুই কাঁদিস না দুনিয়ার সব সহ্য হয় ও বাবা রে তোর চোখের পানি আমার সহ্য হয় না বলুন তো বাইরা চাচার ভালোবাসা বাতিজার প্রতি কম না বেশি এই চাচা কি জাহান নামে যাবে না জান্নাতে যাবে কোথায় জান্নাতে যাবে না কেন ওই জায়গায় তো গন্ডগোল আমি যদি ওই কথা এখনো বলি এখনো মাহবিলে গন্ডগোল হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আমাকে আগে বলা হয়েছে কবরের দিকে যান ঠিক না ঠিক অবস্থা খুব একটা ভালো না আজকে কোরআনের মাহফিলগুলো উন্মুক্তভাবে কথা বলা যায় না তবে আলহামদুলিল্লাহ এই মাহফিলে উন্মুক্তভাবে কথা বলা যাচ্ছে যাচ্ছে কিনা ইউসুফ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার মতো ছোট্ট মানুষকে এত বড় বিশাল মাহফিলে আয়োজকের অনুরোধে আমাকে নিয়ে এসেছেন আপনাদেরকে অসংখ্য আমার ভাইরা আল্লাহ নবীজি বলতেছেন চাচা আমাকে এই ডাক্তারের কাছে নিয়ে চলো নবীজির রহমত দেখুন কোন নবীকে না বলেছিল মোহাম্মদ তুই লক্ষ্য করুন আল্লাহ নবীজি বলেন বলেন চাচা চলেন এই অবস্থায় আমরা ডাক্তারের কাছে চলে রহমত আল্লাহ বিশ্ব চাচা যখন করে অথবা কাকে নিয়ে অথবা নিয়ে সামনে পা দিয়েছে নাম করে চোখের পলকে আশি কিলোমিটার রাস্তা পার হয়ে গেছে বিশ্বাস হয় না কার রহমত আল্লাহর রহমত বিশ্ব প্রতি আমার আল্লাহ দান করেছে রহমতের সাথে কিন্তু এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে সোমান আল্লাহ সে আল্লাহ এখনো আছে না না আল্লাহ ডাক্তারের কাছে পৌঁছায় গেল আবু তালে বলল বাবা রে কি হইলো এটা কয় আমি জানি না আবু তালেবের ভাগ্যে যদি কালিমা যুক্ত হয় ওই মুহূর্তে আল্লাহ নবীর চাচা আবু তালেব কালিমা গ্রহণ করত কিন্তু ভাগ্যে নাই ডাক্তার বাড়ি চলে গেল নিয়ম হলো হাত তোলা যাবে না ইশারা করা যাবে না সিরিয়াল বাই সিরিয়াল নাম লিখে দাঁড়িয়ে যেতে হবে যিনি সিরিয়াল লেখেন ওনার নাম কি জানো কম্পাউন্ডার কম্পাউন্ডার সিরিয়াল লিখে লাইনে দাঁড় করাই দিয়েছে ভিআইপি লোকও চলবে না নর্মাল লোকও চলবে না লাইন বাই লাইন একশো টাকা ঘোষ দিবার সামনে চলে যাবা তা হবে না তা হবে না ভাবটা হলো একটা ডাক্তার তাই টেকে না আর এখনকার মতো হলে আর তোমার মতো ডাক্তার আমার দরকার নাই আর একটা ডাক্তার ঠিক কিনা শুরু হয়ে গেল নিয়ম বাই নিয়ম মতো কাজ করতে হবে আল্লাহ নবীজির রহমত দেখুন কোন নবীকে তারা কষ্ট দিয়েছিল আল্লাহ নবীজি চাচার সাথে কলে দাঁড়িয়ে আছে আমার নবীজি বলেন চাচা গো চাচা চোখের ব্যথা চাইতে পেটের ব্যথা বেশি যা আবু তাহলে বললো আবার কি হলো চাচা খোদা লাগছে খোদা বলছে বাবা লাইন তো ভঙ্গ করা যাবে না যে লাইন ভঙ্গ করে আবার পিছনে চলে যেতে হবে তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে যা পাশে গেল একটা দোকান থেকে খাবারের ব্যবস্থা করার জন্য আল্লাহ নবী ছোট মানুষ আট বছর দুই মাস বয়স নবীজি আমার ওখানে দাঁড়িয়ে থাকলেন আমার আল্লাহ বলতেছেন আমার হাবি আমার ওখানে তুমি দাঁড়াবা কেন আমার অর্ডার আগে যাও ওদের নিয়ম আগে যাওয়া যাবে না আল্লাহর বারোটার আগে যাও সোমান আল্লাহ আগামীকালকে আমার আল্লাহ বলতেছে যাও শুধুমাত্র ইশারা করেছে কম্পাউন্ডার আমি আগে যাবো কথা বলার আগে নাই হাত ইশারা করেছে আমার বাবু যে বলতেছে আমি ওই জায়গায় যাব কম্পাউন্ডারের মাথা গরম কে রে মুরব্বীরা সব দাঁড়িয়ে আছে তুই আবার কে কম্পাউন্ডারের মনে ইচ্ছা করো এই ছেলেটাকে অপমান করবো সাইজ করবো তা না হলে বাকি লোকগুলো কেউ ঠেকানো যাবে না আল্লাহ নবীকে অপমান করার জন্য সামনে এক পা দিয়েছে আবার আল্লাহ বলল স্টপ পারে না না না আমার আল্লাহর ক্ষমতা তখন ছিল এখন আর নেই আমার আল্লাহ মুরব্বী হয়ে গেছে মনে হয় এত সোজা আল্লাহর খায় আল্লাহর পরে আল্লাহর গোলামি করে না আল্লাহর সাথে বাদরামি করে ঠিক কিনা একই দূর গেছে মরিদ হওয়ার জন্য পীর সাহেবের কাছে গল্প উদাহরণ যাওয়ার পর বলতেছে হুজুর আপনি আমি তো খুব অত্যাচারে আছে আপনি আমার জন্য একটু দোয়া করেন বলছে কেন কি হয়েছে কয় হুজুর আমি যদি বিড়ালের সামনে পড়ি হুজুর তোমার আস্ত রাখে না নাকি বিড়ালে আর ইঁদুরে বন্ধুত্ব ভালো না আমার এলাকায় শত্রু আপনার এলাকায় কি জানি না তো বলছি হুজুর আপনি আমার ফু দেন ফু দিয়ে আমাকে একটা বিড়াল বানান তা না হলে আমি খুব অত্যাচার হয়ে আছি বলছে ঠিক আছে ফু দিচ্ছি কিন্তু আর আসবি না ঠিক আছে ফু দিয়েছে হয়ে গেছে কি বিড়াল বিড়াল হওয়ার পরে চিন্তা করতেছি এলাকার রাজা তো এখন আমি রাজত্ব করবো আমি একা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে রে ভাই যেতে যেতে যেতে এক কুত্তার সামনে পড়ছে খুব মজা না কুত্তা শুধু এইভাবে তাকায় যারো গাছের মাথায় কোথায় গাছের মাথায় উঠছে মনে হয় এমনি এমনি নাকি বিড়াল এবার চিন্তা করতেছে আল্লাহ এই দূর তো ভালো ছিলাম বিড়াল তাড়লেই একটুখানি ভিতরে গেলে আমাকে আর ধরতে পারেনি এখন তো আমি থেকে নামতে পারবো না ভাই অবস্থা খুবই খারাপ চিন্তা করতেছে আল্লাহ কুত্তা কখন যাবে আর আমি কখন নামবো যাই হোক অনেকক্ষণ পরে কুত্তা গেল আর ওখান থেকে এক দৌড় কার কাছে পীর সাহেবের কাছে হুজুর মহা বিপদে আছে কয় কি কাকেই তো ভালো ছিলাম পীর সাহেব বলছে কি করতে হবে রোজারা একবার ফু দেবেন কয়বার একবার ফু দেবেন আমার আপনার কাছে আর আসবে কি করবো কুত্তা বানান ঠিক আছে আর আসবে না তো কয় না ফু দিয়েছে কুত্তা হয়ে গেছে কুত্তা এবার চিন্তা করছে এলাকার লিডার তো আমি একেবারে কাউকে থবো না একটা বিড়ালও রাখবো না ঘুরতে ঘুরতে ঘুরতে এক জঙ্গলের মধ্যে চলে গিয়ে গিয়ে দেখছে বিশাল বড় বাঘ চিন্তা করতেছে আল্লাহ আগেই তো ভালো ছিলাম এখন তো আরো মহাবিপদে যাই হোক কোন কৌশলে আবার পীর সাহেবের কাছে চলে গেছে গিয়ে বলতেছি হুজুর আর একটা চান্স কয়টা একটা চান্স কি কয় হুজুর বাঘ বানা তুই বারবার আসিস কেন আমি তো তোকে বললাম তুই আর আসবি না বলছে হুজুর আর এই একবার আপনি ফু দিয়ে বাঘ বানান আমি আর জীবনেও আপনার কাছে ফিরে না ফু দিয়েছে হয়ে গেছে কি বাঘ বাঘ এবার বলতেছে হুজুর মনে করেছিলাম মোল্লা খুব মানুষ এখন তো দেখছি মোল্লা একটা গাদা কেন যে আপনি আমাকে দিয়ে বাঘ বানালেন আপনি জানেন বাঘের কাজ কি বাঘের কাজ কি ও যা পাবে তাই খাবে এদিকে বিশ্বাস বলতেছে তাই নাকি তার মানে তুই এখন আমাকে খাবি কয় আমি এখন খাবো আপনি প্রস্তুত হন হ্যাঁ। পীর সাহেব বলতেছে আরে পাগলা তুই কি মনে করিস আমার মুখের ফু শেষ হয়ে গেছে ঠিক কিনা মুখের ফু আছে না নাই আমি তোকে ইঁদুর থেকে বিড়াল বিড়াল থেকে কুত্তা কুত্তার থেকে তোকে এখন বাঘ বানালাম তুই এখন বলতেছিস তুই সব তুই কি মনে করছিস আমার মুখের ফু শেষ হয়ে গেছে আমি ইচ্ছা করলে এখনই তোকে ফু দিয়ে আবার বিড়াল বানিয়ে দিতে পারি বুঝতে পারেননি উদাহরণ টানবো বিপদ হবে আমার আজকে যারা অন্যায় ভাবে জুলুম অত্যাচার করতেছ নিষ্পাপ মানুষদেরকে ইমানদাররা কোরআনের কথা বলছে মানুষদেরকে আমাদের পরিকল্পনা করছো মনে করতেছ তোমার ক্ষমতা জীবন থাকবে না ক্ষমতার মালিক তুমি না আমার আল্লাহ ইচ্ছা করলে গাড়ি ধাক্কা দিয়ে রাস্তার ফকির বানানোর ঘটনা আমার আল্লাহ আছে আছে না না সুতরাং বেশি পাকা ভালো না excess everything is very bad অতিরিক্ত কোনো কিছু কোন সময় ভালো না সুতরাং আল্লাহ একজন আছে ইবাদত করো গোলামি হবে কার দাসত্ব হবে কার যত বাধা আমার নবীকে আমার আল্লাহ বলতেছে চিন্তা করো না ওরা তোমার কিছুই করতে পারবে না লাগানো কাল হবে আল্লাহ নবী ওখানে দাঁড়িয়ে থাকলেন নবীকে অপমান করার জন্য সামনের দিকে যাচ্ছিল আমার আল্লাহ বলছে ইস্ট মানে ক্ষমতার মালিককে আল্লাহ নবীর সাথে কি আচরণ করলো এরপরে বলা হচ্ছে একটু ধৈর্য ধারণ করুন যদি সুযোগ হয় বলবো না হলে অন্য বছর লক্ষ্য করুন আর একটু সুযোগ দেন আমি একটু সানি নজরুলটা আরেকটু এগিয়ে দিয়ে সেদিকে আসব কষ্ট হবে না তো আল্লাহ কষ্ট আমার আমাকে এসে বলে মোহাম্মদ তোর কোরআনকে শেষ করে দেব এদিকে আমাদের শিল্পী গান গাইল করবে কেমন করে কোরআন ধ্বংস মনে আছে করবে কেমন করে কোরআন ধ্বংস আচ্ছা বিশ্বময় তারা সাফাই আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহুম্মা صل على পাশে বসেন পাশে বসেন বক্তা কখন আসবে আলোচনা রাখি اللهم صل على وعلى آل سيدنا مولانا নারায় তাকবীর ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই এদিকে তাকাতে হবে আমি এখনো বক্তা বসে আছি ওদিকে তাকালে কিন্তু আমার ওয়াজ শেষ মানে বক্তা এখনো আসছে না আপনারা চিন্তা করছেন বক্তা আসার জন্য আপনারা চিন্তা করছেন আল্লাহর নবীজি বলতেছেন এ কোরআনের মালিক আমি নয় কোরআনের মালিককে জোরে হবে জোরে আমার আল্লাহ হচ্ছে কোরআনের মালিক মনে রাখুন ভাইয়ের আমার কোরআনকে হেফাজতের দায়িত্ব যেমন আমার আল্লাহ নিয়েছেন এই কোরআনের পথে যারা চলবে এই কোরআনের কথা যারা বলবে এই কোরআনের আন্দোলন যারা করবে আল্লাহ কোরআন বলেন তাদেরকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি সুতরাং হে মুফাসসিররা কোনো সমস্যা নাই কোরআনের কথা বলে যাও কোনো সমস্যা নাই হ্যাঁ হয়তো একটু তোমার প্রতি বিপদ হতে পারে এই বিপদটাই তোমার জন্য পরীক্ষা কথাকে আমি দেব না আমার আব্বা দেবে না কোরআন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন আমি তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়ামা জীবনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলুন আমি কথা বললে আপনার পরীক্ষা হবে আমার নবজির প্রথম কিন্তু আমার আল্লাহ করে দিয়েছেন এটা বলো আর মিষ্টি খাও নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর মিষ্টি খাও আর আমার নবী মার খাত আর তুমি মিষ্টি খাও এটাই কি নবীর কালিমা আহা বলতে পারছি নি আমার আল্লাহ বলতেছেন এত সোজা না এ কোরআন থেকে কথা বললে নবীজির মতো মানুষ পনেরো তিন বছর জেল খেটেছে আর তুমি কালিমার কথা বলবা কোরআনের কথা বলবা তুমি মিষ্টি পাবা তোমার তারাতে এক চুল পরিমাণ দাম নাই কতক্ষণ না কতক্ষণ না খান পরিমাণ দাম নাই নবীজির